Thank you.

শোনো পুরো ভরে গীতা মোছা ভরা আসু কৃষ্ণ সঙ্গীর হারে নিরাশে মামারিয়া চুরনা বিশনা ভবেরুনা মেরু চুরনা পুরনা পাজু মুমা রাজ নিপুস নিরে

kila mmoja alikuwa naongea shauri kuu kuingi kama cha mazuri

우리 기타와 정말수 도대체 나이가 제부셔 돌아버린 기타와

Who's